الذي أسرى بعبده ليلاً من المسجد الحرام ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله মঞ্চে বসা হলো মাইকরাম সামনে বসা মুসলমান ভাইরা পর্দার আড়ালের সম্মানিত মা এবং বোনেরা প্রশাসনের ভাইরা প্রান্তীয় দিনাজপুরবাসী দল মত নির্বিশেষে কোরআনের অনুষ্ঠানে যারা এসেছি এবাদত মনে করি এটা একটা এবাদত এটা কি এবার কথা জবান করে বলেন না কেন এটা কি যখন জবাব দিতে বলবো যদি জানেন তাহলে জবাব শুনে দেবেন কারণ এটা এখন ক্লাস হচ্ছে প্রাণের ক্লাস আপনার উপরে লিখেছেন কি কোরআন পড়ুন কোরআন বুঝুন আর কোরআনের সমাজ গড়ুন এটাই তো আমরা চাই নাকি যে দল ক্ষমতায় থাকে থাক এরা যদি কোরআন দিয়ে পৃথিবী চালাতে পারে আমরা তাদের পক্ষে আছি ইনশাআল্লাহ যারা আছেন দাঁড়িয়ে বসে সময় আমাদের যেহেতু হাতে নির্ধারিত সময় আমরা সাড়ে নয়টা থেকে সাড়ে দশটা দেড় ঘন্টা সময় দিয়েছিলাম আপনাদের গাফিলতির কারণে আধা ঘন্টা লস হয়ে গেছে সুতরাং আমরা সর্বোচ্চ এগারোটা পর্যন্ত থাকবো এখানে যারা দাঁড়িয়ে আছেন এক ঘন্টা দশ মিনিট আমাদের হাতে সময় আছে আমরা আজকের এই যে মাস চলছে মাসের দিকে তাকিয়ে নির্ধারিত একটা আয়াত করেছি হেদায়েতের নীতিতে যারা বসে আছে আল্লাহ যেন কিছু নিয়ে দেন বলেন মহান জালালের আদায় করছি কারণ তিনি আমাদেরকে সৃষ্টির সেরা বানিয়েছে কিসের সেরা সবাই বলেন কিসের আঠারো হাজারের উপরে পৃথিবীতে আছে সবচাইতে শ্রেষ্ঠ সৃষ্টি হচ্ছে মানুষ দ্বিতীয় নাম্বার তিনি আমাদেরকে মুসলমান বানিয়েছেন কি তিন নাম্বার তিনি আমাদের পৃথিবীতে পাঠিয়েছেন সাধারণ গরু ছাগল বা অন্যান্য সৃষ্টি হিসাবে না আমাদের পাঠিয়েছেন খালিফার দায়িত্ব কিসে খলিফা কাকে বলা হয় এই শব্দটা না বোঝার কারণে বিভিন্ন মানুষ বিভিন্ন মাজারে দরবারে পীরে আল্লাহ অলিদের খলিফা হয়ে আনন্দে আছে যে আমিও তো খলিফা নাকি খলিফা আপনাকে বানিয়েছেন আল্লাহ কোন জায়গার জন্য অবশ্যই আমি জমিনে খলিফা পাঠাবো কোন জায়গায় জবান করে বলেন কোন জায়গায় আমরা এখন কিন্তু জমিনের খলিফা নেই এই দেশে আমরা অনেকে দেখি যারা কাপড় চাপড় সেলাই করে দর্জি তাদেরকেও মানুষ খলিফা বলে খলিফা বলে না যারা চুল কেটে দেয় নাপিত এদেরকেও খলিফা বলে আমাকে রাস্তা ঝাড়ু দেয় এদেরকেও বিভিন্ন জেলা সমিতি খলিফা বলে আর বিভিন্ন দরবারের পীরের মাজারের সে খলিফা তো মানে নাই বললাম সে তো আল্লাহর অলি খলিফা কারা আল্লাহর যে দায়িত্ব ছিল ওইটা আল্লাহ এসে আমাদের সামনে এসে কথা বলবেন দায়িত্ব পালন করবেন এটা আল্লাহ সানের ছেলা মানায় না ওই দায়িত্ব আল্লাহ তার বাংলাদেশকে দিয়েছে তার ভেতরে আমরা যদি আপনি খেলাফতের দায়িত্বটা পালন করতে পারেন আপনাকে পাঠানো আল্লাহর যে উদ্দেশ্য এটা সাকসেস হবে ফেরেস্তারা বলেছিল আল্লাহ তুমি কি এমন জাতি পাঠাবে যারা রক্তারক্তি করবে মারামারি করে দুনিয়া উল্টিয়ে ফেলবে তোমার যদি জিকির আজকার লাগে তাসবিহ তাহলিল লাগে গুণগান লাগে আমরা তো আছি নাহান নুসাববিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাকা এখানে খেয়াল করার বিষয় এই ফেরেশতাদের ধারণা ছিল আল্লাহ খলিফা বানাতে চায় জিকির করবে তাসবিহ করবে আল্লাহর গুণগান করবে এই জন্য নাকি এটা কাদের ধারণা জবাব করেন না কেন ফেরেশতাদের ধারণা ছিল যে আল্লাহ খলিফা পাঠাবে জিকির করার জন্য কিসের জন্য জিকির করবে করবে এই জন্য এই জন্য তারা বলেছে আমরা তো আছি তোমার করার জন্য তোমার প্রশংসা যদি লাগে আমরা আছি তোমার বানানোর দরকার আল্লাহ রাব্বুল আলামিন বললেন আ'লামু মা লা তা'লামুন আমি কেন পৃথিবীতে খলিফা পাঠাবো এটা কিন্তু তোমরা জানো না কারণ আমি যা জানি তোমরা সেটা জানো না ফেরেস্তারা যেটা বলেছিল ওটাকে কি বলে না কেন আল্লাহ কি জানে ওটা ফেরেস্তারা জানে আল্লাহ কি জানে আল্লাহ যেটা জানেন যে খলিফার কাজ কি এটা কিন্তু এখনো বলেনি ফেরেস্তাদের সামনে এখন বলেছে পরবর্তী আয়াতে আল্লাহ জানিয়েছেন আমরা নির্ধারিত আয়াত পড়েছি এর ভেতরে আসবে ইনশাল্লাহ তাহলে খলিফা কি খলিফার দায়িত্ব কি ওটা যদি আপনি না বোঝে আপনি এক হাজার বছর না এ পৃথিবীতে কেয়ামত পর্যন্ত হায়াত পেয়েও আপনার জীবন পুরাটাই ব্যর্থ সৃষ্টির সেরা বানিয়েছে মুসলমান বানিয়েছে এই পৃথিবীর জমিনে আপনাকে আল্লাহ মানুষ বানিয়ে পাঠিয়েছে এতটুকুই না সর্বশেষ আল্লাহ আপনাকে খলিফা বানিয়ে পাঠিয়েছে সুতরাং খেলাফতের দায়িত্ব যদি আপনি বুঝে নিতে না পারেন আপনাকে যেখানে আল্লাহ পাঠিয়েছে ওই জায়গায় না এসে আপনি অন্য জায়গায় জীবনটা নষ্ট করে দিলেন বাংলাদেশ সরকার যদি কাউকে ভারতে পাঠায় প্রতিনিধি করি যে ভারতে যান আপনি এই কাজটা দশ দিনের ভেতরে করে আবার চলে আসবেন উনি চিন্তা করছেন রাষ্ট্রীয় সফর যখন পেয়েছি ভারত তো বড়ের কাছে মাঝে মাঝে যাওয়া যায় আমি আমেরিকায় চলে যাই কোথায় আমেরিকায় গিয়ে আরো পনেরো দিন কাটিয়ে চলে এসেছে ওনার যে পদোন্নতি হওয়ার কথা হবে চাকরি যা আর থাকবে কারণ যেখানে পাঠিয়েছিল ওই জায়গায় যায়নি গেছে অন্য দেশে পৃথিবীর এই নিয়মই যদি আপনি বোঝেন যে রাষ্ট্র যেখানে পাঠিয়েছে টাকা পয়সা খরচ করে সেখানে না গিয়ে অন্য জায়গায় গেলে আমার আপনার চাকরি থাকার কথা না আপনার পদ অঙ্গিত তো দূরের কথা তাহলে দুনিয়ায় আল্লাহ আপনাকে পাঠিয়েছেন ফিল জমিনে কোথায় বলে না কেন আজ আমরা জমিনে নেই আজ কেউ মাদ্রাসায় কেউ মক্তবে কেউ মসজিদে এমনকি কেউ খানকায় কেউ দরবারে কেউ মাজারে আর কিছু মানুষ আছে তো দুনিয়ায় নেই জমিটা হাঁকা পেয়েছে জালেমরা একশো আশি মাইল বেগে চালাচ্ছে আপনি তো না বুঝেছি চেয়ারম্যান বুঝেছি কি বলবো আমাকে টের পেয়েছে সুতরাং আমাদের জমিনে থাকা লাগবে কোথায় আপনি কি কথা বুঝতেছে আমরা যদি আজ জমিনে না থাকি জমিন জমিন চালাবে জালেমরা কারা চালাচ্ছেন এখন তাম দুনিয়ার দিকে তাকান সব জায়গায় জালেমরা উপরে নামিছে আল্লাহ পাক বলেন তো কোরআন সামনে জন্য দেয়নি আপনি মার খাবেন আপনি নিচে থাকবেন আমি অপমান হবেন না কোরআন আপনাকে দিয়েছি আমি দুনিয়ায় উপরে তোলার জন্য আল্লাহু আকবার আমাদের উপরে থাকার কথা ছিল সম্মানের জায়গায় থাকার কথা ছিল সেখানে আমরা নেই একটাই কারণ যেটা নবীজি আমাদের কাছে রাখলে ওইটা আমরা ধরতে পারিনি রংপুর বিভাগের মানুষ তো আরো বেশি বেদায় ডাক দিয়ে বলেছিলেন শেষ কথা লান মা সুন্নাত রাসূলি আমি চলে যাচ্ছে দুইটা জিনিস রেখে গেলাম যদি আঁকড়িয়ে ধরতে পারো লান তাদুল্লু গ্যারান্টি দিয়ে বলছি কখনো পথ হারাবে না কখনো মার খাবে না তাদুল্লু শব্দের অর্থ হয় নিরানব্বইটা কখনো পথ ভ্রষ্ট হবে না মার খাবে না না খেয়ে থাকবে না অভাবে থাকবে না লাঞ্ছিত হবে না অপমানিত হবে না পৃথিবীর নিচে থাকবে না আমি আল্লাহর নবী গ্যারান্টি দিলাম তোমরা উপরে থাকবে দুইটা জিনিসের এক নাম্বার করান দুই নাম্বার আমার সন্না আমার প্রশ্ন ওই সময় নবীজির সামনে সাহাবা ছিল এক লক্ষ চোদ্দ হাজার কত এক লক্ষ চোদ্দ হাজার সাহাবি সব জান্নাতি জান্নাতি না তার ভেতরে আবু বকর ছিল না হযরত ওমর হযরত ওসমান এই যে যাদের নাম বলছে এরা জীবিত অবস্থায় জান্নাতের সার্টিফিকেট হাতে পেয়ে গেছেন এরা জাহান নামে যাবে কথা আপনি বলতে পারেন না এরা সব কি এ পর্যন্ত বুঝেছেন গ্যারান্টি দিয়ে যে আমি চলে গেলাম আমার এই যে সেই গদ্দিনের শিল্পী এটা গদ্দিনের শিল্পী না গদ্দিনের শিল্পী আপনি কথাটা একটু আপনি নিতে পারেন না আমি দেখেছি অন্যান্য বিভাগের মানুষ অনেক নিচ্ছে এখন কিন্তু এই রংপুর বিভাগের মানুষ আবেগে ইসলাম আর খেলাফতের দায়িত্ব পালন করতে হলে কোরআন বাদ দিয়ে হবে খেলাফতের দায়িত্ব পালন করবেন আসমানে জমিনের নিচে মানে? মধ্যে উপরে যাই জমিনের মধ্যে জমিনের উপরে দায়িত্ব পালন করা লাগবে আমরা এমন খলিফা হয়ে দাঁড়িয়েছে শুধু খানকা মাজার এই জায়গাগুলোতে গাছতলা মাছতলায় খলিফা হয়ে বসে আছে আর রগর বাতাসে যে আমি খলিফা তোমার দাঁত মুখ রাখবে আল্লাহ সব করে ফেলবে তোমার সাগ থাকা দরকার ছিল জমিনে আর জমিনে থাকতে হলে ডাক্তার হওয়া লাগবে ইঞ্জিনিয়ার লাগবে কথা বলছেন এখানে ডিসি লাগবে না এসপি লাগবে না আর জমিনে আমরা এই সমস্ত জায়গাগুলোতে এই মানুষগুলো দিতে পারি না এই জন্য এই জায়গাগুলো সব এখন বাজারে মানুষকে একজন থাকে তাহলে বাজার গুলো বন্ধ করা লাগবে আগে সিনেমা যারা দেখতে যায় একজন দেখতে যায় তাহলে সিনেমা হল সব বন্ধ করা লাগবে নিজের ফতোয়ায় নিজে মরবা যারা লোকজন বলছে আপনি তো খোদা দাবি করেছেন আপনি আমাদের বড় খোদা পানি দেন ঠিক আছে এখন না কালকে দেখবি পানি চলে এসেছে গভীর আমি তো দাবি করে ফেলেছি এখন যদি এই পানির ব্যবস্থা আমি করতে না পারি আমি যে খোদা আমার চেয়ার পায়া থাকবো না তুমি দয়া করে দুনিয়া আমার দিয়ে দাও আমি আখেরাত চাই এ দোয়া করার পরে পেছনে ঘুরে গেছে দুজন দাঁড়িয়ে আছে তোরা কারা তোমার কাছে আমার এই বক্তব্য সব শুনে ওরা বলছে আমরা আপনার দেশের একটা বিচার নিয়ে এসেছি বলে বিচার এখানে না রাজ দরবারে হবে না এখন রায় দেওয়া লাগবে কিসের বিচার প্রজা যদি রাজার হুকুম না মানে তাহলে সেই প্রজার শাস্তি কি ফেরাউন একবারই বলে দিয়েছে যে তার শাস্তি এই নীল নদে সুবিয়ে সুবিয়ে মারা ওইটা পাই না ওই দুইজন বিশ্বাস নেই আমি সকালে বলেন এক কথা বলেন বলিনি আপনি লিখে দেন অজয় বলছে না এখন লিখবো মরুভূমিতে দুইজন আছে আর আপনি একা যদি আপনি বেশি কথা দুইজন মিলে আপনাকে দাফন করবো কেউ না মনে তাই তো ঠিক আছে কাগজ কলম কোথায় পাবো বোঝা আমাদের সাথে আছে কাগজ আর কলম নিয়ে লিখে দিয়েছে কোন প্রসাদ যদি রাজার রূপ না মানে তার প্রথম শাস্তি এই নীল নদে সবিয়ে মারা ইতি ফিরাউন কাগজটা হাতে নিয়ে আমাদেরকে চেনেন আমি জিব্রাইল আমি যা লিখে দিলেন এই ফতোয়া কিন্তু একদিন কার্যকর হবে নীল নদে ডুবে যাচ্ছিল হাত পা দারাকাহুল গারাকু قال آمنت أنه لا إله إلا الذي آمنت به بنو إسرائيل وأنا من المسلمين হাত্তা যখন ইদা আদরা কাহুল গারাকুম যখন ফিরাউন ডুবে যাচ্ছিল তখন বলেছে আমি ঈমান আনলাম ওই আল্লাহর উপরে যার উপরে বনি আর আমি মুসলমান আর পানি কেন আল্লাহ তখন ডাক দিলেন আল আন করলোয়া মফসেদিন এর আগে তুমি বড় সন্ত্রাসী ছিলে ছিলে ছিলে তার কারণে আমার হাজার হাজার বান্দা দুনিয়ার মুখ দেখতে পারে নাই দুনিয়াতে আসার আগেই তাদেরকে তুই বিদায় করে দিয়েছিস তোর কারণে আমার হাজার বান্দা দশ বছর ঘরে থাকতে পারে নাই এটা শুধু ওই ফেরাওয়ানের জামানায় ছিল এখন দুনিয়া এসব নেই এটা ফেরাওয়ান যে ফতোয়া দিয়েছিল কোন প্রজা যদি রাজা হতো বড় রাজা আমি আল্লাহ আর যত কিছু আছে সব আমার প্রজা সুতরাং আপনি প্রজা হয়ে আসল রাজার হুকুম মানেননি আপনি যে ফতোয়া দিয়েছিলেন ওইটা এখন কার্যকর করবো আমার তো মনে হচ্ছে এই দেশে অনেক ফেরাও এখন উঠে পড়ে গেছে বিভিন্ন ষড়যন্ত্র করে যখন কাজ হয়নি এখন ষড়যন্ত্র আরম্ভ করেছে এই সৌদি আরব বুঝেছিল যে এই করোনা থেকে বাঁচতে পোড়া কাবা শরীফ চত্বর ফাঁকা করে দেওয়া কিন্তু আমার আল্লাহ কাবার চত্বর ফাঁকা রাখেননি আমাবিল পাখির দ্বারা এই কয়েকদিন আপনি দেখেছেন আমাবিল পাখি দিয়ে আমার আল্লাহ পদক্ষেপ করাচ্ছে তাওয়াফ করাচ্ছে মানুষ যদি পৃথিবীতে নিরাশ হয়ে যায় দূরে চলে যায় আল্লাহ অন্য সৃষ্টি দিয়ে আল্লাহ তার ঘর রক্ষা করবে রক্ষা করেছিলেন হাতে দিয়ে কি দিয়ে বস্তি বাহিনীকে আল্লাহ ধ্বংস করেছিলেন আবার এই পাখি দিয়ে সুতরাং আল্লাহর এই ঘরকে এরা নিজেরা বাঁচার জন্য যা করেছিল এরা পারে না এখন আবার করে দিয়েছে সুতরাং আপনি তো কোরআনের এই অনুষ্ঠানগুলো হাজারো মানুষ চোখের পানি ফেলে বিভিন্ন অপরাধের জন্য কানাকাটি করে আল্লাহ বলে যখন কোনো মানুষ শাস্তির ভয় করে কান্নাকাটি করে আমি আল্লাহর কাছে ক্ষমা চাই যতক্ষণ ক্ষমা চাবে ততক্ষণ তাদের উপরে আমি আল্লাহ কোনো আজাব দেব না সুতরাং এই করোনা বলেন লাসা বলেন বিভিন্ন যে ভাইরাস গুলো দেখতে পাচ্ছি এগুলো থেকে বাঁচতে আরো দুয়ার মাহফিলের আয়োজন বেশি করা দরকার নাস্তিক যারা আছে দেশে বেশি না হাতে কয়েকটা আপনার যদি আল্লাহর বিধান ভালো না লাগে কোরআনের কথা তাহলে দেশ থেকে আপনি বের হয়ে চলে যান মনে করেন কয়েকজন আপনারা নিচে যদি বলেন বারবার ওপরে পানি নিয়ে আসতে গেলে আপনারা রাগ করেন আমরা আর যাবো না আপনি তো নিজে মরবেন আমাদেরকেও মারতে চান এই জন্যই তো কথা বলা লাগে এদেশের কিছু দালাল মিডিয়া আছে বিশেষ করে একাত্তর এই বিশ্ব দালাল এটা করে করে করার জন্য লেগেছে বাবা হাজার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 যে গুলো চলছে বিভিন্ন কায়দায় আমাদের মোকাবেলা করা আমরা যদি বলেন না খেলাফতের দায়িত্ব আমার দরকার নেই আমি শুধু মসজিদে মাদ্রাসায় খানকায় বসে আছি আমি খলিফা আপনিও ধরা যারা এগুলো ষড়যন্ত্র করছে ওরা তো আগে ধরা খাবে আল্লাহ আমাদের হেফাজত করুন সবাই বলেন আমি প্রথম নম্বরে আমাদের দায়িত্ব হচ্ছে খেলাফতের দায়িত্ব পালন করা জমিনে কোথায় আমাদের এখন জমিনে থাকার দরকার আছে জমিনে থাকতে হলে ডাক্তার লাগবে না আপনার ছেলেকে ডাক্তার বানাবেন কোন অসুবিধা নেই কোরআন শেখানোর পরে আপনি ডাক্তার বানাবেন এমবিবিএস এসসিপিএস ডাক্তার হবে আপনার ছেলে আজ বাংলাদেশের ডাক্তারগুলো যদি রাজশাহীর ডাক্তার ফাতে সিদ্দিকার মতো মেয়েদেরকে ডাক্তার হতো বরিশালের ডাক্তার শাহিন জাব্বার মতো ছেলে ডাক্তার পেতাম ডাক্তার রহমান মতো ডাক্তার এরকম ডাক্তারগুলো হলে এই দেশের চিকিৎসা বিভাগ দুর্নীতি মুক্ত করা সহজ হাজারো ডাক্তার কাছে ঔষধ কোম্পানিরা কত কিছু শুধু লাইন দিয়ে দিতেই থাকে আপনি সাইন দাদারের কাছে ফাতেমা সিদ্দিকার কাছে মতিয়া রহমানের কাছে যান লাইন দেওয়া না আপনি যে পায়ের কাছে ফেলে দিলেও নিতে চাইবে না কারণ তাদের ভেতরে কোরআন আছে কি আছে রজব মাস বলেন আজকে কয় তারিখ উনিশ কত বাংলা মাসের কয় তারিখ ইংরেজি মাসে আজকে পনেরো তারিখ হ্যাঁ। উনিশ দিন পার হয়ে গেল রজব মাসে বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহকে ছাব্বিশ তারিখের দিবাগত রাত মতান্তরে সাতাশ তারিখে এই ঘড়ির ভাড়া থেকে আল্লাহ নিয়েছিলেন তার নিজের গবেষণাগারে ল্যাবরেটরিতে এক দুই বছর তিন বছর না আমরা ডক্টরেট করছি আমাদের সময় লাগে সর্বোচ্চ পাঁচ বছর কয় বছর এই বাংলাদেশ সহ বিশ্বের যেখানে আপনি ডক্টরেট করেন পিএইচডি ডিগ্রি নেন সর্বোচ্চ সময় লাগবে পাঁচ বছর আর নবীকে আল্লাহ যে গবেষণাগারে বসিয়ে ডক্টরেট ডিগ্রি দিয়েছিলেন সময় লেগেছিল সাতাশ বছর কত বছর তাও আমরা পিএইচডি করতে গেলে বিভিন্ন কাজে চলে যাই সবসময় কি পড়ি না আমাদের বিভিন্ন কাজকর্ম আছে সর্বোচ্চ পড়াশোনা হয় হয়তো দু চার ঘন্টা পাঁচ ঘন্টা আর নবীকে আল্লাহ একাধারে তার ল্যাবরেটরিতে গবেষণাগারে সাতাশ বছর বসিয়ে বসিয়ে হাতে কলমে আল্লাহ নিজে শিখিয়েছে তাহলে তিনি কত বড় ডক্টর সারা পৃথিবীর সব ডক্টর এক জায়গায় করলেও তার জ্ঞানের সমান হবে না কত বলে না কেন সাতাশটা বছরে তাকে কি সেইগুলো আজকে আছে আমরা চোদ্দটা বিষয় পেয়েছি যে চোদ্দটা বিষয় নবীকে সাতাশ বছর ধরে ধরে শিখিয়েছে আপনি যদি সাতাশ বছরের চোদ্দটা বিষয় পৃথিবীর মানুষকে প্রতিপালন করাতে পারেন দুনিয়া হয়ে যাবে ছোট একটা জান্নাত এই জন্য জবান করে খুব খেয়াল করে শুনবেন না আপনার মনে থাকবে না যাওয়ার পরে কোরআনের আয়াতটা একবার পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলা المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع কোরআন দিয়ে প্রমাণিত আর মেরাজ কোরআন দিয়ে প্রমাণিত না এটা হাদিস দিয়ে প্রমাণিত সুতরাং ইসরা এবং মেরাজ দুইটাই আপনাকে বিশ্বাস করা লাগবে কথা এখানে আগেকার জামানায় যারা কাফের ছিল তারা এই ইসরা বা মেরাজ বিশ্বাস করতো না তাদের সময়ের বা পথের গুরুত্ব হিসাবে আর এখনকার যারা কাফের এরা ইসরা এবং মেরাজ বিশ্বাস করে না বিজ্ঞানের থিওরি মানতে গিয়ে আগেকার জামানায় যারা ছিল আবু সাহেল মানতো না কেন ইসরাকে কারণ মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত এই যে রাস্তার দূরত্ব হচ্ছে বারোশো ছত্রিশ কিলোমিটার কত সাতশো পঁয়ষট্টি মাইল ওই জামানায় তার এয়ারপ্লেন ছিল না হেলিকপ্টার ছিল না রকেট ছিল কি ছিল সর্বোচ্চ উঠ মরুভূমির জাহাজ বলা হয় কাকে উঠে চড়ে মানুষ যেত হিসাব করে আবু সাহেব দেখেছে বারোশো সত্তিরিশ কিলোমিটার যেতে আসতে কমপক্ষে চল্লিশ চল্লিশ আশি দিন সময় লাগার কথা আর মোহাম্মদ যেটা বলতে চায় লাইলান এখানে লাইলানের আগে আর ইসলাম নেই লাইলান মারে নাকে নাকে আর ইসলাম যায়নি কেন কারণ এটা পুরা রাত না রাতের একটা অংশ আমাদের একটা অংশের ভেতরে যে আশি দিনের দূরত্বের এত বড় বিশাল পথ এরপরে আবার আসমান জমি সাত তবক আসমান ঘুরে চলে এসেছে এ কেমন কথা এর জন্য আবু সে মানতে পারে না রাস্তার দূরত্ব হিসাব করে আর এখনকার জামানা যারা কাফের এরা বিশ্বাস করে না বিজ্ঞানের থিওরি মানতে কি থিওরি কি এখন যদিও বিশ্বাস করে কাফেররা যে বারোশো ছত্রিশ কিলোমিটার যেতে খুব বেশি হলো আমাদের বাংলাদেশে যে সমস্ত প্লেন আছে এই ঢাকা থেকে সৈয়দপুর আসতে সর্বোচ্চ সময় লাগে পঁচিশ মিনিট তাও ডোমেস্টিকে পঁচিশ মিনিট হিসাব করলো এই দেশটা এগারোশো পঞ্চান্ন কিলোমিটার এদিক ওদিকে দিয়ে এগারোশো পঞ্চান্ন কিলোমিটার সর্বোচ্চ এক দেড় ঘন্টা লাগার কথা কত এক দেড় ঘন্টা পুরা বাংলাদেশ শেষ সেখানে বারোশো ছত্রিশ কিলোমিটার না দুই ঘন্টায় লাগবে তাহলে নর্মাল এটা বিজ্ঞান এখন হয়তো এইটা বিশ্বাস করতে পারে কিন্তু বলতে যেটা বুঝিয়েছে রাতের কিছু অংশে শুধু বাইতুল থেকে মসজিদে না একেবারে আসমান ঘুরে চলে এসেছি এইটা এরা মেলাতে পারে কারণ আকাশ কত দূর আজ পর্যন্ত কেউ কোন কেনারা পায়নি আমরা যেটা দেখি এই যে এখন মাথার উপরে এটাতে কত উপরে এই সূর্য থেকে আলো আসতে দুনিয়ার সময় লাগে আট মিনিট কত এই যখন সূর্য আলো ছেড়ে দেয় তখন আমাদের এই যে বাংলাদেশে এখানে সময় লাগে আট মিনিট অথচ আলোর গতি এক লক্ষ ছিয়াশি হাজার মাইল সেকেন্ডে এক সেকেন্ডে যদি এক লক্ষ ছিয়াশি হাজার মাইল যায় তাহলে আপনি সেকেন্ড মিনিট ঘন্টা সপ্তাহ মাস বছর এরকম হিসাব করে দেখেন আট মিনিটে আলো কতদূর যেতে পারে এতদূর আছে সূর্য এর উপরে আরো এত উপরে তারকারা যে আছে যে তারকার আলো আজ পর্যন্ত পৃথিবীতে এসে পৌঁছায়নি সে তারকা কোথায় সবে আসমানে আছে সবার আমরা বলতে পারে সূর্যটা পৃথিবীর চাইতে তেরো লক্ষ গুণ বড় সূর্যের ভেতরে তাপমাত্রা আছে এক কোটি চল্লিশ লক্ষ ডিগ্রি সেলসিয়াস এটা লোহা গলাতে সর্বোচ্চ তাপ লাগে পনেরোশো ডিগ্রি সেলসিয়াস যদি কেউ এই তাপ দিতে পারে লোহা গলে পানি হয়ে যাবে আর সেখানে এক কোটি চল্লিশ লক্ষ ডিগ্রি এত তাপ ভেদ করে একটা মানুষ গেল কি করে অবশ্যই যদি প্রথম আসমানে যেতে হয় সূর্য ভেদ করে যাওয়া লাগবে কারণ সূর্য তো আকাশের চাইতে ছোট না পৃথিবীর চাইতে কি ছোট কত বড় তেরো লক্ষ গুণ বড় তার মানে এই যে বিশাল এই জায়গাটা যদি একটা বট গাছ থাকে পুরা এলাকা ধরেন বট গাছ জুড়ে রেখেছে এই দুই তিন বিঘা জমি এর নিচে ছোট ছোট অনেক কচু গাছ থাকে না এই যে ঠাকুরগাঁও বানিয়া টাঙ্গি একটা বট গাছ আছে কত বড় দেখেছে কত বড় গাছটা এক দুই তিন বিঘা জমি দখল করে আছে ওই গাছের নিচে ছোট ছোট কচু গাছ নেই এই কচু গাছ যদি আকাশে উঠতে চায় গাছ ভেদ করে ওঠা লাগবে না এই থেকে কেউ যদি আরো চায় অবশ্যই সূর্য ভেদ করে যাওয়া লাগবে আর সূর্যের এই তাপমাত্রা ভেদ করে যাওয়া একজন মানুষের দ্বারা সম্ভব যেখানে লোহা গলাতে পনেরোশো ডিগ্রি দিয়ে করে যায় সেখানে সূর্যের তাপ কত বললাম এক কোটি চল্লিশ লক্ষ ডিগ্রি সেলসিয়াস কিভাবে গেল বলে এই জন্য আজকের বিজ্ঞানীরা বিশ্বাস করেন হাজরাতে আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তাআলা আনহু এই কথাটা বিশ্বাস করেছিলেন মেরাজ এবং ইসরা বিনা প্রশ্নে বিনা আমার আল্লাহর নবী তাকে একটা ডিগ্রি দিয়েছেন তুমি আজকে থেকে শুধু আবু বকর না তুমি সিদ্দিক এখান থেকে আপনি কি পেলেন এখান থেকে আপনাকে যেটা নেওয়া লাগবে হাজরাতে আবু বকর সত্যকে সত্য জানা পরে বিদায় চিত্রে মানে যারা সত্যকে সত্য জানার পরে চিন্তা ভাবনা ছাড়া মেনে নিতে পারে প্রশ্ন করা ছাড়া এরা সিদ্দিক এখানে যারা আছে এরা সবাই জানে আমি হাজার বাবা কথা বলবে না থেকে সঠিক কথাই বলবে কিছু মানুষ বিশ্বাস করে না মেনে নিতে চায় না এই জন্য কারণ সত্যকে সত্য জানার পরে যারা মেনে নিতে পারে না এরা কি সিদ্দিক না কাসাব আবু সেহেল ছিল কি মেরাজ এমনি এমনি আল্লাহ ঘটনা বর্ণনা করতে গিয়ে সবহান দেননি শব্দের প্রথম কি পৃথিবীর যত আশ্চর্য কাজ হোক পড়ার আমি পড়া পড়ে কোন জায়গায় সবহান শব্দ পাই দেখবেন আপনি পড়া ধরানের বিভিন্ন আশ্চর্য ঘটনা আছে না হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে দিয়েছিলেন এটা কি বিষয় তাহলে একদিন দুই দিন না আগুনে তিনি ছিলেন কতদিন চল্লিশ দিন বিজ্ঞান এখন জানিয়েছে সর্বোচ্চ মানুষকে যদি বাইশ দিনের উপরে খাবার না খাইয়ে কেউ রাখতে পারে সে মারা যাবে বাইশ দিনের উপরে আর কেউ বেশি থাকতে পারবে না খাবার না খেয়ে ইব্রাহিম নবী কতদিন ছিলেন এটাকে আশ্চর্য না কিন্তু এই ঘটনা বলতে গিয়ে আল্লাহ কি সোহান দিয়েছে হযরত ইউনুস নবী মাছের পেটে ছিলেন কতদিন অন্ধকারের ভেতরে যদি আপনি আব্দুল লতিফ ভাইকে রেখে দেন সর্বোচ্চ তিন দিন তিন দিনের ভেতরে অন্ধকার থেকে বের হয়ে আসলে চোখ খারাপ হয়ে যাবে দেখতে পাবে বিজ্ঞান জানিয়েছে যদি দেখতে চায় আস্তে আস্তে চোখ খুলবে দুনিয়ার আলো আগে চোখের ভেতরে প্রবেশ করবে এরপর দেখতে পাবে তাছাড়া দেখতে পাবে ইউনুস নবী কতদিন ছিলেন একবার আলো আলো আলো জায়গায় কিন্তু কোরআন ইসরা বান ইসরায়েলের মেরাজের এই ঘটনা ইসরা বর্ণনা করতে গিয়ে আল্লাহ আশ্চর্য নিজে হয়ে গেছে সুবহান আল্লাহ দিয়ে বর্ণনা নিজে আশ্চর্য সুবহান অবশ্যই এর ভেতরে আশ্চর্য হওয়ার কিছু আছে তারপরে কয়েকটা বললাম না সূর্য ভেদ করে যাওয়া সম্ভব না এরপরে সৌরজগৎ সম্পর্কে যে তথ্যগুলো আছে আমার তো সময় অল্প জন্য আমি খুব তাড়াতাড়ি করছি হাজার হাজার কথা এক একটি আয়াতের ভেতরে লুকিয়ে থাকে যত গবেষণা করবেন তত বের হবে আর আমরা মাহফিলে এসে কথা খুঁজে পাই হারিয়ে যায় এক ঘটনা শুরু করে এক বাবার কাহিনী আড়াই ঘন্টা শেষ আমার ভাইরা এই তিনি সে আল্লাহ যিনি সমস্ত দুর্বলতা অক্ষমতা সমস্ত দোষ ত্রুটি আয়ের মানুষ যে সমস্ত বিষয়ে আল্লাহকে দোষ দিতে পারে এই বিষয় থেকে যিনি মুক্ত তিনি কে অবশ্যই তিনি সব কিছুর দুর্বলতা কাটিয়ে তার বান্দাকে এই ধরাধাম থেকে নিয়ে গিয়েছেন কোথায় হ্যাঁ এখানে একটা একটা বাংলাদেশের জন্য এটা বাংলাদেশে চলে অন্য দেশে আমি এই ইতিহাসটা পাইনি হ্যাঁ, ইতিহাস হিস্ট্রি নাম শুনেছেন মুসলমান কি আপনারা ঘুমাচ্ছেন না কি এটা কি খ্রিস্টান ঘটনা বর্ণনা করতে গিয়ে আমরা নিজেরা ওইটা পড়ে কামের পাশ করেছি মাস্টার্স করেছি তাছাড়া তো পাশ করতে পারবো না ওখানে লেখা আছে বিশ্বনবী উম্মে হানির ঘরে রাতের বেলা ঘুমিয়েছিলেন এসে তাকে বোরাকের মাধ্যমে নিয়ে গেছেন এখানে আমার প্রশ্ন হয়তো এরকম ইমানদার যারা তারা কিছু মনে করবে না যে বিশ্বনবী উম্মে হানির ঘরে থাক আর কাবার চত্বরে থাক কোনো অসুবিধা নেই কিন্তু যে দেশে যারা রাম বাম আমি নাম নাই নাই নিলাম বিশেষ করে রাম আর বাম যারা নাস্তিক চব্বিশ ঘন্টা যারা রসুলের দোষ ধরার জন্য বসে আছে এরা কিন্তু সকালবেলায় কথা ছড়াতে পারে এই থিওরিটা নিয়ে যে মোহাম্মদের চরিত্র যদি এত ভালো হবে যে গভীর রজনীতি উম্মেহানি একজন মেয়ে লোক তার ঘরে পড়ে কি এরকম দোষ দিতে পারে না এই জন্য ঐতিহাসিক হেট্রি আছে খ্রিস্টান কোনোদিন আমার নবীর সম্মান বাড়বে এরকম কথা লিখবে না ও সূক্ষ্মভাবে এটা চালিয়ে দিয়েছে এই হাদিসের কোন সনদ এবং মতন নেই সনদ এবং মতন আছে নবীজি ছিলেন কাবা হাতিমি এইটা বলতে গেলে আপনি আর কোনো ভুল ধরতে পারবেন না কারণ হাতিমি নবীজি থাকতেই পারে কিন্তু মেহানি একজন মেয়ে লোক তার ঘরে রাত বারোটার পরে নবী করে কি একটা চরিত্রের উপরে একটা খারাপ ধারণা আসতে পারে না হয়তো আমাদের আসবে না আপনি মেরে ফেললেও আমাদের আসবে না কিন্তু আসবে কাদের এই শাহরিয়ার কবিরের আসবে হ্যাঁ, আমি নাস্তিকদের নাম নিতে ঘৃণা করি এগুলো মানুষ না সানোয়ারের চাইতেও খারাপ এরা নবীদের চরিত্র নিয়ে দেখবেন সকালবেলায় কাক সাথে বলবে হ্যাঁ ও চরিত্র এত ভালো ও চরিত্রটা বিয়ে করেছে কোন কারণে বলতে পারে না অবশ্যই মুসলমান চরিত্র ভালো না কারণ চরিত্র এই জন্য এটা আসলে ঐতিহাসিক প্রেক্ষাপট দিয়েছে এটা ঠিক না এটা ব্যক্তিত্বের ইতিহাস আসল ইতিহাস আছে নবীজি ছিলেন কাবার কোথায় কত বছর বয়সে কত কোন আয়াত বুঝতে হলে আগে ঐতিহাসিক প্রেক্ষাপট জানা লাগে তাছাড়া আপনি একবার বুঝতে পারবেন না আল্লাহ নবীকে তিপ্পান্ন বছর বয়সে কেন আল্লাহ নিয়ে গেলেন বলেন তো এর আগে কেন নিলেন না এরপরে ধরেছিলেন চাচাকে চাচাও বিদায় নিল এরপরে তাকে সবচেয়ে বেশি ছায়া মনে করে ধরেছিলেন তার নাম খাদিজাতুল বছর বয়সে এবার কেউ অন্তত খাদিজার সাথে যেন হাসর করা এরকম কিছু তো করা লাগবে কথা বলে না কেন তো কোবরাকে সালাম দেওয়ার কারণ কয়টা আমি পেয়েছি তিনটা আরারে কারিম জানিয়েছে হন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না আল্লাহ পাক বলেন স্ত্রী হচ্ছে পুরুষের জন্য পোশাক স্ত্রী তার স্বামীর জন্য কি আর স্বামীর জন্য স্বামী জন্য তার স্ত্রীর জন্য পোশাক পোশাকের কাজ পোশাকের প্রথম নাম্বার কাজ হচ্ছে পোশাক মানুষের সম্মান বৃদ্ধি করে আমি যদি পোশাক করি না এসে শুধু আল্লাহ যে পোশাক দিয়েছে ওইটা পরে চলে আসতাম আমি উঠতে দিবি পোশাকের অনেক মূল্য আছে পোশাকের গা দিয়ে হচ্ছে মানুষের সম্মান বাড়িয়ে দেওয়া আমি সফর করার সময় দেখেছি সফরের সময় পোশাক আমার থাকে না সফরের সময় আলাদা পোশাক আছে ওইটা পরে যখন বিভিন্ন জেলাতে বিভিন্ন দেশে আমি নামি যারা আমাকে নিতে আসে হয়তো অনেকে না চেনার কারণে দাম দিতে চায় না বলে আমরা আমির হামসার জন্য দাঁড়িয়ে আছি অবস্থা হয়ে বন্দর থেকে যদি পোশাক আশাক সুন্দর করে এবার নামি বলে আগে পোশাকের কাজ হচ্ছে মানুষের সম্মান বলেন না কেন একজন স্ত্রীর কাজ হবে পোশাকের মতো স্বামীর সম্মান সবসময় কি করে বৃদ্ধি করা যায় এটা করতো কিন্তু এখনকার মেয়েরা এদের অভ্যাসই হচ্ছে কি করে স্বামীর বারোটা বাজানো যায় আপনার বিশ্বাস যদি না হয় আপনি যান যে দেখেন এখন স্বামীর বদনাম চলছে তার স্বামীর সম্মান করতে গিয়ে দুনিয়ায় সব কিছু দিয়ে দিয়েছিলেন কাফের না তুমি ভুল করেছো ডাক দিয়ে বলছেন মক্কার আমার স্বামীর প্রতি তোমাদের ধারণা কোন কারণে দেখতে পারো না বলো দেখি সঙ্গে সঙ্গে খাদিজাতুল কবরা নিজের তিনি তার স্বামীর থেকে যা পেয়েছিলেন এর আগে তার কয়টা স্বামী মারা গেছে এই স্বামীদের কাছ থেকে যা পেয়েছিলেন নিজের বাবা ছিল অঢেল সম্পদ ভেতরে তিনি তিন নাম্বার তালিকায় ছিলেন সবগুলোকে বললেন হে পৃথিবীর মানুষেরা আজকে আমার স্বামীর সম্মান রক্ষা করতে গিয়ে যত আমার ইস্তাবার ইস্তাবার সব সম্পদ আমার স্বামীর জন্য আমি ওই করে দিলাম আজকে আপনার স্ত্রীর সকল খাদিজার অনুসরণের কথা বলেন না কেন বাড়ি যাই যদি আব্দুল লতিফ স্যার দাদা বলে ওই পাঁচশো টাকার মুরগিটা বিক্রি করে আমার দাও তুমি পাগল হয়ে গেছে আর আমার দোকানে মেয়ে লোকের যে অভ্যাস ওদের কাছে যদি কেউ টাকা ধার করে দশ বার দিলেও ধার শোধ হয় না এই জন্য আমি ম্যাডামের কাছে টাকা নিতে চাই দরকার এই দিনাজপুর এসে আমার কাছে নিল ম্যাডামের কাছে নিলে পাঁচশো টাকা নিলে দশ বার দেবে তারপরে বলবে না সে টাকা সমাজ জমা বলে না আপনার হচ্ছে না আপনার আইডল আপনার আইকন আপনার মডেল হবে তো খাদিজাতুল কুবরা কথা বলতে কেন এমনি তাকে খেলা করার জন্য আল্লাহ সালাম দেয়নি দিয়েছে এই কারণে হিসাব করে দেখেন তো আল্লাহ যদি এক মেয়ে লোকে সালাম দেয় যে মেয়ে লোক কি ছিল আমার তো মোর মুরগিকেও সালাম দেয় আর সরাসরি আল্লাহ আরশ থেকে সালাম আসতেছে মেয়েটার জন্য যে কারণে তিনি সালাম পেয়ে স্বামীর জন্য সব ওসার করে দিয়েছিলেন মেয়েরা যারা এসেছেন আপনিও দুনিয়ায় থাকবেন না জানি এই জন্য স্বামীর সন্তুষ্টি অর্জন করে দুনিয়া আপনাকে আল্লাহ যা দিয়েছেন জীবন যৌবন টাকা পয়সা মান সম্মান সব স্বামীর সম্মান রক্ষা করার জন্য মিলিয়ে দেন আপনাকে কে আমাদের খাদিজাতুল কোবরার সাথে আল্লাহ তুলবে মেয়েরা তো খুব খুশি নাকি বলবে হুজুর মরুক যদিও আমাদের এই সামাজিক অবস্থায় পাল্টা কথা বলে চাচা কিন্তু না সে ভালো বিয়ে আরো চারটা পর্যন্ত তো অলরেডি আছে আপনার শরীর যদি পারে কথা বলে দেখেন বলবেন তো প্রেম করার কারণ আমরা পেয়েছি অন্যতম হচ্ছে স্ত্রীর কারণে অধিকাংশ মেয়েরা অন্য জায়গায় লাইন করে আল্লাহ স্ত্রীকে ডাকিয়েছে যে এইটা সরাসরি স্বামীকে দিতে চায় না যে বাধ্য হয়ে লোকটা করবে কি শেষ পর্যন্ত অন্যের স্ত্রীর সাথে লাইন লাগায় পরকিয়া প্রেম করলে ক্ষতি হয় ছয়টা দুনিয়ায় তিনটা আখেরাতে তিনটা এক নম্বর দুনিয়ায় আপনার চেহারা উজ্জ্বলতা নষ্ট হয়ে যাবে দুই নম্বর আপনার আয়ুষ্কাল আল্লাহ কমিয়ে দেবে তিন নম্বরে মরণের সময় ইমান পাবেন না বেঈমান হয়ে মারা যাবে আর মরণের পরে যে তিনটা আসার এক নম্বরে আল্লাহ আপনার উপরে লিখে থাকবে দুই নম্বরে আমল নামা পড়তে দিয়ে আপনি লজ্জা পাবেন তিন নম্বরে বিনা হিসাবে বিনা বিচারে আল্লাহ জাহান্নামে দিবে যদি আজ অনেকে আমরা স্ত্রীর এই কাছ থেকে রেসপন্স না পাওয়ার কারণে এই আইনগুলো করি কিন্তু আল্লাহর দিকে তাকিয়ে কষ্ট হলেও বন্ধ করা লাগবে এই অপরাধটা না এই গোনাটা এই জেলায় নেই পরকিয়া প্রেম যারা করেন আজকে থেকে তওবা করে ঘৃণা করে চলে আসবেন এক্ষুনি তওবা করে ফিরে আসবেন কারা কারা আসবেন হাত তোলেন তো দাড়ি মুখে নিয়ে বড়কে মানুষ তুমি এখন হাত তোলে বেড়া হয়ে গেছে আপনি কোনোদিন একা একা খাবার খেতেন না স্বামীর জন্য কোনোদিন স্বামী আসবে একসাথে বসে খাবার খাবো এরকম কোনোদিন করেছে না মরণের খাওয়া খায় আর সিরিয়াল দেখে করোনা ভাইরাসের একটা স্বপ্ন আজ কয়েকদিন ইন্টারনেটে চলছে আপনারা দেখেছেন করোনা ভাইরাস ইতালিতে মামুন মাহফুজ মামুন মামুন মারুফ নামে এক যুবককে বাংলাদেশের যুবক তাকে স্বপ্ন দেখিয়েছে যে করোনা ভাইরাস বাংলাদেশে যেতে পারে যদি তিনটা কাজ হয় দেশের লোক না করে বলছে এটা না মিথ্যা স্বপ্নে ছয় প্রকার আমাদের তো বিষয়টা আলোচনার বিষয় না আমি শুধু থিওরিটা বলছি একটা মানে আলোচনা যদি কোনো সময় আশপাশ জেলায় আসি দেখব স্বপ্ন হচ্ছে ছয় প্রকার এর প্রথম যে বিষয়টা নবীদের স্বপ্ন হচ্ছে ওহি নবীদের স্বপ্ন কি নবীরা জেগে থাকলে আল্লাহ ওহি দিয়েছে স্বপ্নের ভেতরেও হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্নের ভেতরে কি দিয়েছিল ইন্নি আরাফিল মানাম আন্নি আসবাহুকা ফানজুর মাযা আরা হে আমার সন্তান আমি স্বপ্নে দেখলাম তোমাকে জবাই করছি এখন তোমার রায় বল ইসমাইল বলেছিলেন আল্লাহ তুমি হে আমার বাবা তুমি সাধারণ মানুষ না তুমি নবী নবীদের স্বপ্ন কি হয় সুতরাং আল্লাহ সাহায্য দিয়েছে আপনি এটা কার্যকর করেন এরপরে কেয়ামত পর্যন্ত নবী সেহেতু আর আসবে না স্বপ্নের ভেতরে কেউ যদি দেখে ওইটা ওইটা ওহির মতো অত গুরুত্ব হবে না কিন্তু আল্লাহর বুজুর্গ বান্দারা যদি কিছু দেখে নেককার আল্লাহ ওয়ালা স্কলার যারা এরা যদি কিছু দেখে ওটা হবে এলহাম ওটা কি এলহামের দরজা কেয়ামত পর্যন্ত খোলা আছে কেউ যদি এটা বিশ্বাস না করে তার ইমানে ঘাটতি আছে উনি তো আর এটা কোরআন এবং হাদিসের মতো একশো ভাগ অথেন্টিক এটা বলছে না স্বপ্নে দেখিয়েছে হলেও হতে পারে স্বপ্নে দেখিয়েছে বাংলাদেশে করোনা আক্রমণ করবে না যদি তিনটা কাজ তা করতে পারে এক নাম্বার ভারতের উলঙ্গ চ্যানেলগুলো দেখা বন্ধ করা লাগবে দ্বিতীয় নম্বরে আল্লাহর ঘর এবং নবীর ঘর এই মসজিদ এবং মাদ্রাসার দায়িত্ব কোনো বেঈমানকে দেওয়া যাবে না দেওয়া লাগবে ইমানদার কারণ এই দেশের অধিকাংশ মসজিদ আর মাদ্রাসার দায়িত্বে আছে বাংলাদেশে আমরা দেখি মসজিদে লেখা থাকে মদ খোর যদি চাই প্রবেশ করতে পারবে মদ খেয়ে কেউ যদি মসজিদে যায় ঢুকতে দেবে কিন্তু কেউ যদি সুদ খেয়ে যায় ঘুষ খেয়ে যায় জেনা করে যায় সেই হারাম জেনা করাও সেই হারাম ঘুষ খাওয়া খাওয়া হারাম তো চারটা একই পর্যায়ে পার্থক্য নেই নাকি ওইটা একশো ভাগ পঞ্চাশ ভাগ না একেবারে একশো আপনি মদ খেলে যেতে দেন না সুদ খেলে সভাপতি বানান কোন কারণে আরে সুদ খোর ঘুষ খোর জেনা খোর সভাপতির কারণে মসজিদে হত্যা বলা যায় অবস্থা হয়ে গেছে কথাগুলো সঠিক না বলতে বলতে মুসলমানদের অবস্থা এই হুজুর যা বলছেন মনে হয় এটা ইসলাম কার হুজুর তার এখন সঠিক করে বলে না আমার এই ছোট্ট জীবন আমার বয়স তো আঠাশ বছর এই কয়েক চোদ্দটা মসজিদ পাল্টালাম ওজা আল্লাহ তার কাটা আমার জীবন চলে যাচ্ছে এত আল্লাহ গাছে ধরে হ্যাঁ, করে ধরে বুঝলে রামপুর থেকে এসেছে দিনাজপুরের তাকে উত্তর দিচ্ছে যে বাংলাদেশের মানুষকে জানান তারা যেন মসজিদ এবং মাদ্রাসা দেয় তারা যেন ইমানদার হয় আমরা আজ এটা দেখতে পাচ্ছি না বিশেষ করে ঢাকা ঢাকা শহরে যত মসজিদ আছে এক মসজিদ থেকে এখন হেদায়েতের কথা আসে না ওই কমিটি যা বলতে বলে তাই বলে আর শুনতে শুনতে মুসলমানদের অভ্যাস হয়ে গেছে দশ বছর একাধারে ইমামতি বলছে এমন ইমাম ও মনে করে এটা আমার একেবারে ধরা বান্ধা আমি মেরে দিলাম সেই ইমাম যতটুকু সভাপতি বলতে পাই ওই বলছে মুসলমানদের অবস্থা হয়ে গেছে ওরা মনে করে যে ইসলাম মানে এই হুজুরটা বলছে এরকম তিন নাম্বারটা আমার দরকার নেই আমি বলে না খেতে পাইব না করোনা যদি আসে ওই দেশে সবাইকে আক্রমণ করবে না স্বপ্নেও জানিয়েছে যে আক্রমণ করবে যারা ইসলামের নাম নিয়ে যারা মোনাফিকি করছে ধর্মের ব্যাপারে করানের ব্যাপারে আপনাকে আমি সাবধান করছি আপনি নিজের স্বার্থ সিদ্ধির জন্য করানের বিপক্ষে অবস্থান নেবেন না আজকে একটা কে যেন ভিডিও বানিয়েছে যে বু এই ডোনাল্ড ট্রাম্প বক্তব্য দিচ্ছি হঠাৎ ওর কানের কাছে কে যেন যে বলছে করোনা ওরে লাফালাফি শুরু কাফের মুশরিক যারা এদের সবচাইতে বড় ভয় হচ্ছে মরণে কিসে বলেন আর মুসলিম যারা ইমান যাদের আছে এদের সবচাইতে আকাঙ্ক্ষার বিষয় হচ্ছে মরণ এখানে আমাদের ভেতরের মহব্বত যদি বাড়াতে হয় স্বামী স্ত্রীর মিল মহব্বত তৈরি করতে হলে আপনাকে অবশ্যই স্বামী স্ত্রীর খাবারের প্রতি একটু লক্ষ্য দেওয়া লাগবে দরকার এক প্লেটে খাবার খাবে নাকি অন্যকে খাবার তুলে দেবে মাঝে মাঝে স্ত্রীর খাবারের প্রশংসা করা লাগবে এটা নবীর সন্ন্যাস তিন নম্বরে খাদিজাতুল কোবরা বলেন যতদিন আমি এই পৃথিবীতে নবীজির সাথে সংসার করেছি মাত্র বছর কয় বছর আমার বিয়ে হয়েছিল আমি সর্বোচ্চ নবীজির যখন বছর বয়স তখন আমার ইন্তেকাল হয়ে গেছে তার মানে নবীজির বছর থেকে অতীতে উনপঞ্চাশ কত হয় এই চব্বিশ বছর তার সাথে সংসার করতে গিয়ে তিনি দিনের দাওয়াত নিয়ে ইসলাম প্রচার করতে গিয়ে রাতের বেলা যখনই আসতেন আল্লাহর নবীর জন্য আমি রাতের বেলা নিয়েছে দরজার সাথে পিঠ লাগিয়ে লাগিয়ে ঘুমাতাম স্বামীর জন্য যারা আশা থাকবে রাতের বেলা আকাঙ্ক্ষা থাকবে আগ্রহ নিয়ে থাকবে অপেক্ষায় থাকবে যতক্ষণ স্বামীর জন্য অপেক্ষা করবে অতক্ষণ ওই মেহেরার আমল নামায় হতেই থাকবে এখানে আমরা পুরুষ আছে আমাদের তো বিশাল মর্যাদার কথা আমরা শুনি সুবহানাল্লাহ পড়ছি স্ত্রীর প্রতি এক একজন পুরুষের দায়িত্ব আছে চারটা এক নম্বরে বিয়ের সময় তার দেন মোহর দিয়ে দেওয়া দুই নম্বরে সারা জীবন তার খাবারের ব্যবস্থা করা তিন নাম্বার তাকে সাজগোজ করার জন্য একটা ঘর এবং পোশাক ব্যবস্থা করা চার নাম্বার আল্লাহর নবী বলেন তার আত্মীয় স্বজন যারা আসবে ওই খরচের দায়িত্ব স্বামীর হাতে তুলে নেওয়া এটা কিন্তু একেবারে মোস্তাহাব নফল না এটা দেওয়া লাগবে দেনমোহর দেওয়া কি তার খাবারের ব্যবস্থা করা কি তার পোশাক আশাক এবং প্রসাধনী এগুলো কিনে দেওয়া কি তার বাড়ি থেকে যারা আনবে আত্মীয় স্বজন তাদের খোঁজ খবর রাখাও খরচ সুতরাং চারটা দায়িত্ব যদি কোনো স্বামী পালন না করে এই হন্না লেবাসুল্লাহ কুম আন্তম লেবাসুল্লাহ হন্না এই আয়াতটা আপনার বিরুদ্ধে অবস্থান নেবে আল্লাহ যেন হেফাজত করেন সবাই বলেন আমি খালিদাতুল কোবরার মতো এরকম মেয়েটা যখন মাথা থেকে সরে গেছে ছায়া নেই নবীজি তখন অসহর শান্ত দেওয়ার মতো কেউ নেই এই তিপ্পান্ন বছর চলছে তখন বিশ্ব নবীকে আল্লাহ নিয়ে গেলেন কাবার হাতিম থেকে বরাক নামকে জানে করে প্রথম আসমান দ্বিতীয় আসমান তৃতীয় আসমান আল্লাহ পাক নিয়ে যেতে যেতে অনেকগুলো নিদর্শন তাকে দেখিয়েছেন বড় নিদর্শন তাকে দেখিয়েছেন হাউজে কাউসার দেখিয়েছেন হাউজে কাউসার দেখার পর নবীজি বললেন এটা পাবে কারা হযরত বলেন হে নবী কাউসারের চারিদিকে কি লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম এই বিসমিল্লাহ যারা আমল করবে দুনিয়ার সব কাজের আগে আমার আল্লাহ তাকে কিয়ামতে নিজে পান করাবে নবীকে দুনিয়ায় এসে মাঝে মাঝে বলতেন রব্বুল আলামিন আমি কিন্তু প্রত্যেকটা কাজের আগে বিসমিল্লাহ দিয়ে আরম্ভ করি তুমি দয়া করে হাউজে কাউসার দেখে আমাকে বঞ্চিত করে দিও না আল্লাহ রাব্বুল আলামিন নবীর মনের অবস্থা লক্ষ্য করে একটা আয়াত নাযিল করলেন ইন্না আতাইনা কাল কাউসার হে নবী আপনি আফসোস করবেন না এই হাউজে কাউসার আপনার বিসমিল্লাহ সে আমল এটা আমি আল্লাহ আপনার জন্য হিসাব করে দিলাম নবীকে হাউজার কাউসারের মালিক হয়েছিলেন কিসের আমলে বিসমিল্লাহ বলেন নামাজ আমরা অলরেডি অনেকেই কম বেশি পড়ি পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করেন আপনি কাউসাম পাবেন দ্বিতীয় নাম্বার আনহার নাহারের ব্যাখ্যা তিনটা এক নাম্বার হাজের ক্রিয়াকলাপ দুই নাম্বারে এবাদ অব্দম থেকে তিন নাম্বারে কোরবানি দেওয়া রক্ত প্রবাহিত করা সাধারণে পৃথিবীতে নাহার শব্দটা যদি আপনি মিলাতে চান ইসলাম মানতে গিয়ে সবার কোরবানি সবার কষ্ট কিন্তু এক না এক হচ্ছে না আর ইসলাম আব্দুল লতিফ মানতেছে আমির হামজাও মানতেছে কি ইসলাম মানতে গিয়ে এগারো বারো বছর ওনার কোনো টেনশন নেই কোনো চিন্তা নেই খায় দায় আরামে নামাজ পড়ে রোজা রাখে আল্লাহ করে অথচ একই কথা আমি বলতে গেলে বাড়ি থাকতে পারি না ওনার ইসলাম মানা আমার ইসলাম মানা এক না কথা না বোঝা ভান করে আসেন কার হাত করে এখনো বোঝেন আমরা মহিলারা পোশাকের ব্যাপারে খুব সমস্যায় আছি আমরা গায়ে এসে জামা পরিয়ে এগুলির মধ্যে কেউ